বর্তমানে অনেক দেশে আমাদের মুসলিম ভাই বোনেরা নির্যাতিত হচ্ছে তাদের উপর বিধর্মীরা অত্যাচার করছে এ অবস্থায় কি আমাদের মুসলিমদের জন্য জেহাদ জায়েজ হবে না আমাদের ভাইদের পাশে দাঁড়ানো জায়েজ হবে হবে আচ্ছা জবাব জিহাদ ইসলামে ছিল আছে থাকবে তবে জিহাদ নামে কখনো বিভ্রান্তিতে জড়িয়ে যাওয়া যাবে না সালাতের যেমন নির্দিষ্ট শর্ত রয়েছে সেই শর্তের আলোকে সালাত আদায় করতে হয় সিয়ামের নির্দিষ্ট শর্ত সেই আলোকে সিয়াম পালন করতে হয় ঠিক জিহাদেরও নির্দিষ্ট শর্ত রয়েছে কোরআন এবং সন্ন্যার আলোকে সেই আলোকে আপনাকে জিহাদ করতে হবে উদাহরণস্বরূপ বার্মায় মুসলিমেরা নির্যাতিত হচ্ছে আপনি সেখানে গিয়ে কি করবেন জেহাদের চিন্তায় যদি আপনি সেখানে দৌড়ে যান আপনি গিয়ে কি উপকার করতে পারবেন বরং আপনি একটা অস্ত্র নিয়ে গিয়ে যদি সেখানে লাভজাপ শুরু করেন তাহলে তাদের উপর জুলুম নির্যাতনটাকে আরও বাড়ানোর সুযোগ করে দিবেন আপনি কোনো সুযোগ নেই সেখানে আপনার কমার তো এইভাবে কারো মন চাইলেই দৌড় দিয়ে জিহাদ করতে যাবে ইসলাম কখনো এটি অনুমতি দেয়নি এটার মাধ্যমে মানে এটার মাধ্যমে পরিস্থিতি আরও বেশি খারাপ হবে কখনো ভালো সুযোগ নেই জেহাদ হতে হবে মুসলিম নেতার নেতৃত্বে এবং সেই জিহাদও আপনি সশস্ত্র জিহাদও যদি করতে চান তাহলে আপনাকে আগে লক্ষ্য করতে হবে আপনার কি সেই শক্তি সেই যোগ্যতা আছে কি না যার মাধ্যমে নির্যাতিত ব্যক্তিদেরকে নির্যাতন থেকে মুক্ত করে একেবারেই সুন্দর পরিবেশে আপনি নিয়ে আসতে পারবেন এটি নিশ্চিত হতে হবে আগে আপনার যদি দেখেন যে না এটি কোনোই সুযোগ নাই খালি গিয়ে আমি বাতাসের একটা ঝাঁকি দিব তাহলে এটা হারাম এটি জায়েজ নয় বরং এটার কারণে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা অতএব আমরা বলবো আবেগী হয়ে বিষয় নয় যেমনইভাবে কোনো সন্দেহ নেই আজকে আমরা অবশ্যই ব্যথিত মুসলিম যেখানেই ক্ষতিগ্রস্ত হোক কষ্ট পাবে অবশ্যই আরেকজন মুসলিম অবশ্যই এর কারণে তাকেও কষ্ট পেতে হবে তাকেও ব্যথিত হতে হবে এটি ইসলামের বিষয় কিন্তু আবেগী হয়ে করার কিছুই সুযোগ নেই আল্লাহ আলম কোনো ধরনের ব্যবসা আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লাম পছন্দ করতেন তেমন কিছু ব্যবসার নাম আমাদের নসিহত করবেন কি জবাব আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লাম ওই ব্যবসা পছন্দ করেন যেই ব্যবসা হালাল পদ্ধতিতে হয় মেয়েদের পর্দার বিধান কি ফরজ কতটুকু জায়গা পর্দা করা ফরজ মুখ ও হাতের কবজি খোলা রাখার বিধান কি জবাব মেয়েদের পর্দা ফরজ সকলেই জানি আগে কথা হয়েছে বিশেষ করে মেয়েরা যদি ঘর থেকে বাইরে বের হয় তাহলে গোটা বডি এবং চেহারাও তাকে ঢেকে নিতে হবে এটি শরীয়তের নির্দেশনা প্রজেক্টর বা ইউটিউবে মেয়েরা কি শায়কদের আলোচনা শুনতে পারবে কি না জবাব প্রজেক্টর বা ইউটিউবে মেয়েরা শাহিকদের আলোচনা শুনতে পারবে শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হলো সেই দৃশ্যটা মার্জিত হতে হবে দ্বিতীয় শর্ত হলো কোনো ব্যক্তির আলোচনা শুনতে গিয়ে যদি কোনো মেয়ে মানুষের অন্তরে শয়তান কোনো অসা খারাপ চিন্তা দিয়ে থাকে তাহলে জায়েজ হবে না তিনি শুধু সাউন্ডেই সাউন্ড শুনবেন আর দৃশ্য দেখবেন না দলিল জবাব সহিহুল বুখারির হাদিস নবী সাল্লাহ আলী হুসাল্লামকে মহিলা সাহাবিগণ আবেদন জানালেন এ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সবসময় পুরুষেরাই আপনার কাছে থাকে এবং আপনার কাছে শিখার সুযোগ পায় আমরা মেয়ে মানুষেরা সেই সুযোগ পাই না এ যে আল্লা না ইয়ৌমান সুতরাং সপ্তাহে আমাদের একটা দিন নির্ধারণ করে দিন যেই দিন সরাসরি আপনার কাছ থেকে কাছে আমরা শুনতে পারবো শিখতে পারবো নবী সাল্লাহ মহিলা সাহাবিদের জন্য একটি দিন সপ্তাহে নির্ধারণ করে দিলেন তিনি সরাসরি কোনো পর্দা ছাড়াই তাদের সামনে বক্তব্য রাখতেন তাদের সামনে দিন শোনাতেন শিক্ষা দিতেন আর তারা শুনতেন এটা থেকে বোঝা যায় এমনই খোলাফায় রাশেদিন থেকেও প্রমাণিত এ থেকে বোঝা যায় দিন শিক্ষার উদ্দেশ্যে আলেমদের সরাসরি শিক্ষা তাদের কাছ থেকে নিতে পারবে তবে সেই শর্তগুলি যা বলেছি আমরা সেই আলোকে আল্লাহ তালা আলম অতি বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তির নাবির নিচের লোম দীর্ঘদিন যাবৎ পরিষ্কার করতে পারে না অন্য কেউ সেই লোম পরিষ্কার করে দিতে পারবে কি জব যদি মাহারাম হয়ে থাকে সেই ব্যক্তি তাহলে পারবে অসুবিধা নেই আমাদের মসজিদে আমাদের ইমাম জোরে আমিন বলতে দেয় না তাহলে আমাদের করণীয় কি জব ওই মসজিদ ছাড়া অন্য মসজিদে যাবেন আর যদি ধৈর্য সহকারে ওখানে আস্তে আস্তে অতি কাজ করে পারেন তাহলে আলহামদুলিল্লাহ হ্যাঁ।